أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد إلى آخر الآية وقال سبحانه وتعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى জবান ছেড়ে মোহাব্বতে উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ও তোমরা বোঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার এসকের দিওয়ানা তোমরা বোঝো না নবী আমার উম্মতের দিওয়ানা শরীয়তের সরাগজিনী তরিকত মর আমার গাউসে বাঁকের বাড়ি গো হাকিকতে মোর মদিনা ঠিক তোমরা বুঝো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার এসকের দেওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দেওয়ানা রে জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল নবীর কাছে হাজির হয়ে গেলেন আবার নবীকে ডাক দিয়া কয় নবী গো ইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাহাবীদের কান্না দেখে জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল কান্না শুরু করেছেন আজরাইল কয় জিব্রাইল ও জিব্রাইল আমার আল্লাহ তো বলেছে লাউলা কালামা খলাকতুল আফলাক আল্লাহ যদি আল্লাহর বন্ধুরে না ব্যতীত আমি আজরাইল মিক্রাইল ইসরাফিল জিব্রাইল কেউ পৃথিবীর জমিনে আগমন করতো না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা বেটি বন্ধু আজরাইল নবী কি কয় নবী গো আমার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আমার নাম জিব্রাইল আমার নাম ইসরাফিল মিক্রাইল আজরাইল চারজন ফেরেশতা ডাক দিয়ে কয় নবী গো আমার আল্লাহ ঘোষণা করেছে আপনি যদি থাকতে পারেন জমিনে থাকতে চান জমিনে পারেন আপনি যদি পাচান তাহলে আজিমে থাকতে পারেন মাদারি ভিতরে দেখা যায় কিতাবে প্রমাণ করা যায় আবার নবীকে একটা ডাক দিয়া কয় নবী ও আপনি যদি চান তাহলে আরো কিছুদিনও দুনিয়াতে থাকতে পারেন জোরে আরে আওয়াজ দিয়ে আপনি চিন্তা করেন কি করবেন কি করবেন কি করবেন রে আমার নবী একটা ডাক দিয়া কয় আজরাইল ও জিব্রাইল ইসরাফিল রে আমার আল্লাহ আমার পাঠিয়েছে তোদেরকে আমার আল্লাহ সালাম রে ও জিব্রাইল রে জিব্রাইল তোমরা তোমাদের কাজটুকু করে নাও আমার নবীর চোখের পানি দেখি আমি ক্রাইল আজরাফিল আজরাইল সাহাবিদের কান্না দেখিয়া হরসাইয়া সাহাবিদের কান্না দেখিয়া জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কান্না শুরু করে দিয়েছে জিব্রাইল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিব্রাইল পৃথিবীতে তোমার আগমন করলাম কত মানুষ তো আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে আজরাইল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কত মানুষ আমি সাদ্দাদের আম্মার কবর জানটা কবজ করতে আসলাম যেদিন আমি আপনাকে আজকে আসলাম আমি গো ও নবী আমি কিভাবে আপনার জানটা কবজ করব আমার নবী কয় আজ নাই এত কষ্ট লাগে রে আজ নাই ও আজ নাই কদর দিও না আমি কত মানুষের জান নিয়েছি বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসলাম মায়ের পেট থেকে সন্তানকে ভূমিষ্ঠ আগে তার জানটা নিয়ে নিলাম ইয়ার সুলাল্লাহ হবে আল্লাহ আমার নবী কয়ে জিব্রাইল রে ও জিব্রাইল আমি নবী দুনিয়াতে আমি নবী কবরে যারা রয়েছে তারা আমার জন্য পেরেশান সাতটা আপনার কোন উম্মত যদি মোহাম্মত দৈনিক রাত্রি বেলায় যদি আপনার কদমে যদি দশ বা দুরুজ করে আরে সোনাল্লা নবী গো আমি আজরাইল কথা দিলাম আমি আপনার উম্মতের জানটা এত সহজ করে নিব গো যেইভাবে মা সন্তান ঘুমায়া গেলে মা যদি মায়ের স্তনটা সরায় নেয় সন্তান উদ্দেশ পায় না বলতে পারে না গরমে আপনার ভালোবাসা যদি কোনো মতন অন্তরে থাকে গরমে আমি আজ কথা দিলাম তার আমি জানটা কোটি কোটি কোটি কোটি কোটি কোটি বার নরম করে ওই উম্মতের জানটা নেব আওয়াজ একটু মোহাম্মতে বলি আর শুনে ও